বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে রাউটার ইউজ করতেছেন এই রাউটারের অরিজিনাল যে রেঞ্জ এই রেঞ্জটা যতদূর যাওয়ার কথা ততদূর অনেক ক্ষেত্রে যায় না তো আমরা কনফিউজ হয়ে যাই যে আমাদের দেখা গেল দুইশো ফুট কি আড়াইশো ফুট দূরে এই রাউটারের রেঞ্জ যাওয়ার কথা কিন্তু ওখানে আমরা গিয়ে পাই না তো কিছু সেটিং চেঞ্জ করলে আপনার রাউটারের যে কোনো রাউটারের যেমন টিফিলিং ডিলিং টেন্ডা শাওমি যে কোনো রাউটারের রেঞ্জ যতদূর কভার করার কথা ঠিক ততদূর কভার করবে কোনভাবে সেটিং দিলে আর সেটিংয়ে কোন পরিবর্তন আনলে আজ আমি আপনাদেরকে ঠিক সেটাই দেখাবো আজকের এই ভিডিওটা দেখলে আপনি আপনার রাউটারের সঠিক যে রেঞ্জ যতদূর পাওয়ার কথা ঠিক ততদূরই পৌঁছায় দিতে পারবেন টিপিলিং সি টোয়েন্টি রাউটারের সফটওয়্যার আমার এখন ওপেন আছে আমি এই সফটওয়্যারের মাধ্যমেই দেখাবো কোন সেটিংগুলা চেঞ্জ করলে আপনার যে কোনো রাউটারের রেঞ্জ সঠিক যে রেঞ্জ সেই রেঞ্জটা আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের রাউটারের ওয়্যারলেস সেটিংয়ে যাবেন অবশ্যই টু পয়েন্ট ফোর গেগাহার্সের ক্ষেত্রে ওয়্যারলেস সেটিংয়ে গিয়ে এই যে দেখেন এখানে সেটিং করা আছে এখানে বারো এগারো এখানে এগারো আছে এটা থাকবে এটা এরকমই থাকবে চ্যানেলের এই জায়গায় আপনি এগারোও দিতে পারেন আবার ছয়ও দিতে পারেন যদি ছয় দেন তাহলে একটু বেশি বেটার হবে আর যদি চ্যানেল উইথের এই জায়গায় আপনি এখানে দেখেন বিশ মেগাহার্টস এবং চল্লিশ মেগাহার্টস আছে তো এখানে কি করবেন আপনার যদি সীমিত গ্রাহক থাকে তাহলে আপনি বিশ মেগাহার্টস এটা সিলেক্ট করবেন আর যদি একটু বেশি গ্রাহক থাকে তাহলে চল্লিশ মেগা হার্স এটা সিলেক্ট করবেন এখানে আপনি অটো এরকম অটো রাখবেন না যদি আপনি এরকম অটো সিলেক্ট করে রাখেন তাহলে দেখা যাবে একসঙ্গে যদি একাধিক ড্রাইভ ওয়াইফাই আপনার চালু রাখে তাহলে অনেক ক্ষেত্রে থমকে যায় বা ওয়াইফাই সিগন্যালটি দাঁড়িয়ে যায় কিছুক্ষণ পরে আবার চালু হয় এখানে এটা অটো রাখা যাবে না এখানে আপনি হয় বিশ মেগাহার্স অথবা চল্লিশ মেগাহার্স সিলেক্ট করে দিবেন বিশ মেগাহার্স সিলেক্ট করে দিলাম এইটুকুই আমাদের কাজ এখানে এগারো থাকবে চ্যানেল উইথ এখানে ছয় অথবা এগারো আর এখানে বিশ অথবা চল্লিশ এইটুকু সেটিং পরিবর্তন করে আপনি আপনার রাউটারের সঠিক যে রেঞ্জ আপনি সেটা উপভোগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার রেঞ্জ যেটুকু কম ছিল বা যেটুকু আপনি উপভোগ করতে পারেননি সেটুকু এইটুকু চেঞ্জ করার পরে পেয়ে যাবেন তারপর সেভ করবেন ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার রাউটারের অরিজিনাল যে রেঞ্জটা আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য অনেকেই এই সিস্টেমটা বোঝে না তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই ধরনের ওয়াইফাই সিস্টেম জানা বা বোঝার জন্য আমি ভিডিও বানাই তো আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম